এই ঈদে টিসল বাংলাদেশে অর্ধেক খরচে শিখুন আইএলস ও স্পোকেন ইংলিশ অ্যাড স্কিপ করলেন তো মিস করলেন আইএলস স্পোকেন ইংলিশ এবং কিডস ইংলিশ এই তিনটি কোর্সে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি বছরে একবারই দেয়া হয় সেভ করুন তিন হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার সিটটি বুক করার জন্য এক্ষুনি ক্লিক করুন বুক নাও অপশনে